রাস্তা তাই না একদম রৌদ্র উজ্জ্বল ঝকঝকে একটা আকাশ এরকম দিনে তোমার সঙ্গে আমার ঘুরতে খুব ভালো লাগে কিন্তু আমার তো আর এইসব আকাশ মাকাশ ভাল লাগে না আমার এইসব আকাশ ফাকাশ দেখতে ভাল লাগে না এত সুন্দর নদী নদী ফদি দেখি লাভ আছে আরে কি দেখতে হবে শুনি আমি তোমাকে এত করে বললাম চলো তুমি রফিকের ফ্ল্যাটে যাই হ্যাঁ। তুমি শালার খালি এই নদী এই ঝড় জঙ্গল এইসব কি আছে বলো

পারো ভন্ড নষ্ট ছেলে না তো কি শালা কোনে গন্ধ আলা নদীর ধারে একটা গড়ায় একটা নদী হলো হ্যাঁ ওখান থেকে A few moments later জি নাকি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকে বলা হয় হুম একদম নয় জিনা বহু প্রকারে বিভক্ত এক কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা দুই যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহবার জিনা তিন বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা চার ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা পাঁচ সে সম্পর্কিত খারাপ কথা শোনা কাজের জিনা ছয় জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করাও মনের জিনা সাত অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় এবং অসম্পূর্ণ রেখে দেয় অথচ আমরা কেবল সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসবের কোনো একটির সাথে জড়িত নয় তো আল্লাহ তাল্লাহ জিনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জিনার ধারে কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ ও খারাপ কাজ জিনার শাস্তি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভিতরে নারী পুরুষেরা চিৎকার করছিল আগুনের শিখা উপরে উঠে আসলে তারাও উপরে উঠছে আবার আগুন স্তিমিত হলে তারাও নিচে চলে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা চলছিল আমি জিব্রিল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ হাসনের ময়দানে এই সব শয়তানি সম্পর্ক কোনো কিছুই থাকবে না কোনো কিছুই টিকবে না থাকবে শুধুই জাহান্নামের আগুন সমাজে রন্ধ্রে রন্ধ্রে এই জঘন্য পাপাচারটি ছড়িয়ে গেছে আমরা জ্ঞানে অজ্ঞানে নাক জেনে বুঝে এই বিভিন্ন রকমের জিনে লিপ্ত হচ্ছি আসুন ফিরে আসি পথ থেকে ফিরিয়ে আনি আমাদের হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে বেঁচে থাকার চেষ্টা করি এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকি